কামরু বুঝছো বাবা কি করা তোর সমস্যা তোর আচ্ছা দিলাম ভাড়াটা তো রে আচ্ছা দা তোর ভাড়া আমি আচ্ছা একশো দিলাম সমস্যা নাই আমি আচ্ছা, আমার ভাড়াটা ভাড়া কাটি উঠপার হ্যাঁ গিলা খাই লাগবে গিলা খাই হ্যাঁ তো বিকালে পায়খানা চলবে পায়খানা করে ভাল দিবি শেষ হয়ে যাবো তো আচ্ছা যা যা আর সাধু বাবা না আমার তো অনেক সমস্যা বাবার কাছে যা দেখি আর তুমি সমস্যা বাবা আমার হাতে একটু দেখেন না বাবা আমার সংসারে কোনো শান্তি নাই বউ আমরা দেখতেই পারে না দুদক্ষে আরে কি কর তুমি তোমার দেখেন না বাবা একটু হাতটা দেখেন তোমার তো একবারে সিংহ রাশি তুমি কি গন্ধ মতো গর্দন করবা কি বিলেট নালা ফেন করতেছো তোমার ভবিষ্যৎ দেখতে উজ্জ্বল খুব উজ্জ্বল তাই নাকি বাবা ও হ্যাঁ। তাহলে আমার ঘরে শান্তি নাই কে তোমার প্রচুর টাকা পয়সা প্রচুর দ্বন্দ্বলোভ না বাড়ি গাড়ি নারী অভাব নাই তো অভাব থাকতো না তোমার টাকা পয়সা তো নাই নারী বাড়ির কিছু নাই একটা বউ আছে হেঁটে যন্ত্রণায় তো থাকতে রে না বাড়িতে একটা বউ আর তুমি দশ টাকা হবা তোমার যে রাশি দেখতে তাই নাকি বাবা আমি খালি তোমার একটা ফাড়া আছে মাঝখানে এই ফাড়া কাটে দিব এই ফাড়া কাটার কোনো উপায় আছে বাবা এই ফাড়া কাটার খুব উপায় আছে টাকা লাগবে পাঁচশো আচ্ছা বাবা পাঁচশো লোক আর হাজার লোক আমি আপনার দিব না আপনি আমার ফাড়াটা একটু কাটাই দেন না বাবা কিন্তু পাঁচশো দিয়ে লাগবো আচ্ছা আমি টেকা পাঁচশো দিন বাবা কিন্তু আমার ফাড়া ধান কাটা আর ধান কোনো অশান্তি না ভাই আমার না তোর বউ তোর আঙ্গুলে মাথা থাকবো তাই নাকি বাবা তাহলে দাঁড়ান বাবা দাঁড়ান এক মিনিট দাঁড়ান আগে টাকাটা নেন বাবা এটা হাতি এসে বেরিয়ে আচ্ছা যা তুই খুশি মনে দিলি তাকে নিলাম তাহলে তোর ফাট আমি কেটে দিয়েছি না হুম মুট মার যা এই মুট দিয়ে পাগারের মাথা কোনা দিয়ে ছায়া দিবি যা তাহলে বাবা আমি গেলাম আচ্ছা যা সাধু বাবা না ঠিক আছে কি হ্যাঁ আপনার তো শৈলে মূল্যের যে অবস্থা আপনার তো একটা ফাড়া আছে ফাড়াতে আপনি মরে যাবান দেখেন দেখেন ওই ফাড়াটা আমি কাটে দিব আমি হ্যাঁ। তো বের লিগা তোর ফাড়া কাটাবো তোর তো ভবিষ্যৎ উজ্জ্বল দেখতেছি হ্যাঁ তুই তো প্রচুর টেয়ার মালিক হবি হ্যাঁ, হ্যাঁ এই দেখ তুই তো দেশের গণিতের মাঝে একজন হয়ে যাবি গিয়া আর তোর যে ভাড়া আছে তুই বাসাও না ফাঁস হ্যাঁ ছোটোবেলা তোর কোনো বড় সমস্যা না হলো নাই তুই হ্যাঁ শুনছিলাম তোর বাপে কয় নাই হ্যাঁ শুনছিলাম ওইরকম তোর ফাড়া একটা আবো না তুই তো বাঁচছি না রে বুঝলি তুই না তোর ফাড় আমি কেটে দেই কেটে দেন দেয়া লাগবে কিন্তু একশো হ্যাঁ একশো দিতে হবে কিন্তু হ্যাঁ, আচ্ছা তো এত দিয়ে দিই তোর দুই হাজার তো গাছ দুই ডেরে এটা আবার কি রাশি এটা হলো বলত রাশি আর এটা এলো চালাক রাশি তোর বল রাশি মাইর দিয়ে আমি বুঝছার তাহলে তোর ওই রোগটা কয়টা যাবো তোর তো ভবিষ্যৎ উজ্জ্বল দেখতেছি আমি ভাই রে রাশি রে আচ্ছা যা তোর রাশিটা দিতে দিতেছি আকর আকর আকর আকর দেখা কি ভাই অশান্তি ভালো লাগে না আচ্ছা, আচ্ছা, এক তোর তো সুন্দর রাশি রে তোর যে রাধা ঘর রাশি তোর চারি পাঁচটা বউ বউ সুখে সংসার করবি বাড়ি গাড়ি অভাব পাই তোর কাছে তোর সামনে খুব ভালো জিনিস আছে রে এই বাবা না খারাপ খারাপ এই খারাপ খারাপ এই আমি আমার আমার হাতে আগে একটু দেন আমি একদিন আমার হাতে একটু দাও হ্যাঁ আমার হাতে একটু দাও পরে আইয়া দাও ই কথা আছে আর আগে দিয়ে দেই লোক গাগা কেসাল বাজা যাবো দেন দেন আপনি আমার হাতটা দেন তো তো বাসি না রে হ্যাঁ তারপরে হ্যাঁ উত্তর দক্ষিণ রাশি তো হ্যাঁ এই খরচ খরচ লাগবো এই হাজার খরচ লাগবো এক সপ্তাহ আগে হাতটা দেয় গেছে আপনার কাছে হ্যাঁ আপনি আমার কইছেন যে আমার রাশি কেটে গেছে গা বন্ড আমি কবে দেখছেন আপনি এই ও কিন্তু বন্ড